না কটা বাজে দেরি হয়ে গেছে চলো চলো চলো চলো বুঝছি বুঝছি এই এটা ধর আর কাউরে উঠলেন না কেন আমার ইচ্ছা তোমার তো একটা খুশি সংবাদ দেওয়া হয় নাই কি কর না তুমি সবসময় কইতে না যে এইসব চাকরি করেন না একটা ভালো দিকে চাকরি খুঁজেন আমি তোমার না কয়ে একটা জায়গায় ইন্টারভিউ দিছি সত্যি চাকরি হয়ে গেছে একটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব ভালো খবর না মানে তার খালি এসির বাতাস খাবো আর গাড়ি চালাবো এখন তো এসি খাবেন আর গাড়ি চালাবেন আলহামদুলিল্লাহ তোমার লাগে না আমার খুব মায়া হয় কষ্ট হয় খুব তুমি এত কাম করো আমি যদি একটা আরো ভালো চাকরি করতে পারতাম অনেক টাকা ইনকাম করতে পারতাম তাহলে তোমার কিছু করতে দিতাম না কে কইছে কষ্ট করি আপনি আছেন না সব কষ্ট নাই হয়ে যায় সামনের দিকে তাকানা গাড়ি চালান করতেছে চা বানাতেছে আমার একটা চা দিবি দে না এটা কাট তোর তুইও খা একদম পরি লহান লাগে তোরে একদম একদম সুময়া খয়া ফেলবো তোর আরে কি হয়েছে তোর তোর তো আদর করতেছি মারছে নাকি মায়ের খাসিস কখনো কাজ নাই তারা তোর মায়ের দিচ্ছি মায়ের এই যে মায়ের এই যে মাই মাই মাই এই যে মাই আল্লাহ কান্দতেছিস কে আমি তো অর্ডার করতেছিলাম কত মা হিসেবে আমি তো আদর করতেছিলাম আরে বাপ কত মা হিসেবে আমার গলে বকে পড়ে কি হয়েছে তুমি কি হয়েছে মা তুমি কান্না করছো কেন কি হয়েছে বাবা কি হয়েছে কুসুম ও কান্না করতেছে কেন জানি না তো আপা হঠাৎ করে চিৎকার দিয়ে কান্না শুরু করলো কি হয়েছে মা ওর মুখটা এত লাল কেন আফা আমার মনে হইতেছে অন্য অনেক গরম লাগতেছে আপনি এসিটা চালু করা ওরে আমার কাছে থুয়ে যান আমি দেখতেছি এসি ছাড়তে হবে না ওকে আমি রুমে নিয়ে যাচ্ছি চলো মা তোমাকে গরম লেগেছে বাবা চলো আমরা রুমে যেয়ে এসিতে থাকবো ঠিক আছে আরে খোদা এসিটাও খাইতে দিল না ঈদ তো আর কয়টা দিন বাকি ছোটর পাঞ্জাবি হাসানের লেগা শার্ট আমার শাড়ি আর ফ্রিজটা সত্যি কি এবার কিনতে পারো আল্লাহ তুমি আমার দিকে একবার দেখো আল্লাহ আমি যেন ফ্রিজটা কিনতে পারি বলছি না সামনে তোর পরীক্ষা না পরীক্ষাতে আমি একশোতে একশো চাই বুঝবার পারছোস মন দিয়া পর হাম্মা পেশাটা কমছে মা পেশা কমছে কিন্তু কোমরে ব্যথা কোমরে ব্যথা আর যাচ্ছে না তোমার কোমরে ব্যথা কেমনে যাইব ডাক্তার সাহেব তোমার কি কইছিল প্রতিদিন এক ঘন্টা মতো হাঁটতে আর তুমি কি করো সারাদিন শুয়ে থাকো কেন ঠান্ডা পানি খাওয়া একটু আরাম লাগবো শোনো আমি একটা জিনিস ভাবছি এবারের বেতন বোনাস মিলাইয়া তোমার লাগে ছোট একটা ফ্রিজ কিনো তাহলে প্রতিদিন পানি আনা লাগবো না আর তোমার যখন মন চায় তখন ঠান্ডা পানি খাইতে পারবা মারে তুই আর কত করবি ক মায়ের খাইছো কখনো আমি করব না তো কে করবো পাগল মাই আমার আল্লাহ তুই সাই সাই কি রেখেছো তোর পড়তে কইছি না আমি ফাজিল দাঁড়া আইতেছি তোমার বারবার পিছনে দেখাচ্ছ কেন জিনা কিছু না ভাই সাউন্ডটা একটু বেশি সাউন্ডটা একটু বেশি মানে আমার গাড়ির সাউন্ড বেশি দিয়ে শুনবো না কম দিয়ে শুনবো সেটা আমি জানি তুমি আর কে আব্বু তোমাকে আমার বিষয়ে কিছু বলেনি জি আপা বলছে আর শোনো গাড়িতে কিন্তু অনেক কিছু ঘটবে অনেক কিছু শুনবা তুমি দেখেও কিছু দেখোনি শুনেও কিছু শোনোনি আর যদি তুমি বাবাকে কিছু বলেছো তোমার কিন্তু খবর আছে বলে দিলাম আমি হ্যালো হ্যাঁ কই ড্রাইভার সাউন্ড একটু কমাও হ্যাঁ বলো কোথায় তুমি আচ্ছা আচ্ছা পিৎজা হাট আমি আসতেছি দাঁড়া দর পাঁচ মিনিট দাঁড়াও আমি আসতেছি ড্রাইভার গাড়ি ঘুরাও জি গাড়ি ঘোরাতে বলছি দাঁড়ান কি সমস্যা জি স্যারে যদি বকে স্যার বকবে মানে তোমার গাড়িতে তো এখন আমি আছি তো আমি যা বলবো তোমাকে তাই করতে হবে তাড়াতাড়ি গাড়ি ঘোরাও আমার আরেক জায়গায় যেতে হবে আপা ইউনিভার্সিটি যাবেন না আমি তোমাকে কি বলছি তোমাকে বলছি তুমি গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও যাও তাড়াতাড়ি গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও এই তো চলে আসবে একটু সময় লাগবে না হ্যাঁ হ্যাঁ চলে আসবে এই কুসুম কাপড়গুলো একটু কেচে দে তো আর শুন কলারের জন্য দাগ না থাকে খালা আচ্ছা তোমার কাপড় কাচার কিছু কম নেই আচ্ছা ঠিক আছে আমি কেচে দেবো না আমার সাতশো টাকা বাড়াইয়া দিই বেয়াদব কোথাকার মুখে মুখে তর্ক করিস তোকে প্রতি মাসে এত টাকা দেয় আরে খালা রেগে যেতেছেন কেন বাইরেও যদি আমি কাপড় কাঁচা কাজ করি তাহলে তো আমার সাতশো টাকা বেতন দিব শোন ভাত ছিটালে কাকের অভাব হয় না কুসুম যদি ভালো লাগে কাজ কর না হলে চাকরি ছেড়ে চলে যা আচ্ছা আমার একটা কথা কর না এত মন খারাপ হলে আপনি কি করেন চান দেখি চারিদিক কিরম ফকফকা হয়ে যায় আর গাছগুলারে একদম বলদের মতো লাগে মায়ের খাইছেন কখনো জি না মানুষ যখন মুখ বেজার করে অনেক কথা কয়ে দেয় না তখন কিন্তু খুব কষ্ট লাগে কাম করায় বেশি টাকা দেয় কম মনটা চায় একদম খারাপ রূপে চাকরিটা ছাইড়া দিতে কিন্তু ভারী না মা ভাই ওগো চেরাটা চোখের সামনে ভাইসা উঠেন ডরায় যাই চুপ হয়ে যাই এই যে ভিন্ডি কত টাকা আধা কেজি দেন আর আলু দেন আধা কেজি দিয়ে দেন জলদি একটু আপনার তো একটা কথা কই নাই জানেন এবার কিন্তু আমি বেশি বেশি কাজ করতেছি টাকা জমাইতেছি আমার লেখা ফ্রিজ কিনি ঈদের আগেই আমিও না অনেক খাটতাছি তোমার যখন অনেক খাটতে দেখি তখন কই থেকে এত শক্তি আসে আমার ভেতরে আমি নিজেও জানি না অনেক কাজ করি অনেক খাটি অনেক ক্লান্ত থাকি সব কিছুর পরে যখন তোমার চেহারাটা দিই না কি ভাল লাগে তোমার তো একটা কথা কই নাই এবার ভাবতেছি তোমার নেই কক্সবাজার জন্য গেছে কখনো কক্সবাজার লয়ে যাবো আগে বিয়ে করেন তারপর কক্সবাজার নিয়ে যান আরে সমুদ্রের পারে তুমি আর আমি হাত ধরে হাঁটুন না আগে বিয়েটা করেন তারপর হালিমুন না কি যেন কয় না ওটা নিয়ে যায় হয়েছে ভাইয়া আমরা না সমস্যা নেই Thank you. হ্যালো হ্যালো কি করতেছেন আমি তো কাজ করি খাইছো না আপনি খাইছেন এখনো খাও নাই আরে শরীর খারাপ করবো তো কইছে আপনারে আমার বডি স্টিল দিয়ে বানানো কিছু হবে না আপনি খাইছেন কিনা সেটা কোন আরে আমার কথা বাদ দাও তুই না মানে তুই খায় নাও কিছু খিদা লাগে নাই ও একটু তো পাইছে ওই যে সকাল সকাল তো খালাম্মাগো বাসা গেছিলাম তারপর ঘর মোছা রান্না কাপড় কাচতে কাচতে আবার ওনাগো বাসা যাওয়ানোর সময় হয়ে গেছে কিন্তু আনার সময় আমি খাবার নিয়ে আসি কি রানছো মেলা কিছু আমি মাছের ঝোল নিছি আচ্ছা তোমার একটা কথা বলি কখন না আই লাভ ইউ সাইফুল কার সাথে কথা বলো বাইরে যাবো তাড়াতাড়ি চলো সারাদিন শুধু দেখি কথা বলে আই লাভ ইউ সাজেদ আরে সর্বনাশ কি করছো রে সর্বনাশ রুনা পরে কি করছেন আপনি আপনি কি আম খাইতেছেন না নিজে সোফারে খাওয়াইতেছেন সি সি সি সি তোমার আম্মা দেখলে তো আমার এই বকা দিব ওরা চটকায় মাটকায় আমি খাওয়া এই এইভাবে খাইতে হয় সোফারে খাওয়াইতে হয় না এই আরেকটা খা কিরে কুসুম কি করিস তুই কিছু না পাইবে আম খাওয়া দিতেছিলাম খাইতে পারতেছিলাম তো যেখানে তোকে আমি ধরতেই নিষেধ করছি তুই তোর ময়লা হাত দিয়ে খাওয়া দিচ্ছিলি আপা আমার হাত ধোয়া ছিল তো তোর তো একটু আগে আমি দেখলাম বারান্দা ঝাড়ু দিচ্ছি তারপর আবার ধুইছি এই খবরদার তর্ক করবি না যা তোর কাজে যা আবার কথা যা তুই এখান থেকে আমি ওকে খাওয়া দিচ্ছি স্যার আমার কোনো দোষ আছিল না আমি রানিং এ ছিলাম হাপা হঠাৎ করে হ্যাঁ দেখছো দেখছো কত বড় মিথ্যা বলে গাড়িটা আমি চালাইছি না তুমি চালাইছো ও গাড়ির কি অবস্থা করছে হেডলাইটটা পুরো ভেঙে দিছে তুমি জানো না কিভাবে গাড়ি চালাতে হয় তুমি হেডলাইটের দাম জানো তোমার দুই মাসের বেতন এক কিলো একটা হেডলাইট হবে না স্যার কিন্তু আমার তো কোনো দোষ আছিল না স্যার তাহলে এখন আমি কি করব স্যার আমার মাফ করে দিল যাও তুমি গাড়িটা পার্ক করে এখন যাও আর শোনো তোমার হেডলাইটের যে খরচ সেটা কিন্তু তোমার বেতন থেকে কাটা হবে স্যার যে কয়দিন কাজ করলাম তাহলে আবার টাকা তোমার হেডলাইটে ঠিক করার পরে আর কোনো টাকা বাকি থাকে স্যার ভুল হয়ে গেছে স্যার আমার মাফ করে দিন স্যার ঠিক আছে তুমি গাড়িটা পার্ক করে যাও সালাম আলাইকুম সালাম ঠিক আছে ভাইয়া সারাক্ষণ শুধু আমাকে ডাকতে মুখটা করে খাড়ায় আছে আমার খারাপ লাগে না না ওই না পাওয়ার সাথে সাথেই আম্মার একটা ফোন দিই তারপর আম্মার কণ্ঠ শোনার পর পরানটা জোড়ায় যায় ম্যাচ ভাড়া নিজের খরচ আম্মার কিছু টাকা পাঠানো বোনের কিছু টাকা পাঠানো আমার ভাইটাও অসুস্থ এক কামে না সাইতেছে না ভাবছি একটা ওভার নাইট ডিউটি নেব অ্যাম্বুলেন্স চালাবো এক্সট্রা কিছু টাকা ইনকাম করানো লাগে না কি করতেছেন আপনি আপনি যদি সারাত কাজ করেন তাহলে ঘুমাবেন কবে সেটা আমি ম্যানেজ করতে পারবো আমি এটা ওটা সমস্যা নাই তুমি সেদিন বিয়ের কথা কইলে না আমি তো ভাবছি ওই এক্সট্রা টাকা দিয়ে আমরা বিয়া করব ঈদের আগেই বিয়া করব তারপর ঈদের পর তোমার না কক্সবাজার হালিমুনে গরিবের স্বপ্ন না এত সহজে পূরণ তো চায় না রিজিকের মালিক আল্লাহ আপনি যদি সৎ থাকেন তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে আমি তো সৎই আছি মালিক কি পারতো না আমার মাফ করে দিতে ঈদের আগে আমার বেতনটা এরকম কাইটা দিল ঠিক করছে মালিকের একটু কষ্ট লাগলো না হ্যাঁ জানবো না এই সময় আমার টাকা লাগবো ভাঙ্গা পড়বেন না তো আমি আসি না এত কুসুম আপনার লগে আছে না এই জন্যই তো বাইচে আছে বুক ভইরা নিঃশ্বাস নিতে পারতেছি তাহলে একটা হাসি দেন দাঁত বের করা দেন করলাম মায়ের খেয়েছেন কখনো না জেরে হয়ে যাচ্ছে চলো হৃদয়ে রাখবো ধরে পরাণে পরাণ জানুক সবে তুই আমার কলিজা আখ্যা হৃদয়ে রাখবো ধরে পরাণে পরাণ জানুক সবে তুই আমার কলিজারাত খান তোর ছাড়া আমি আমায় ভাবতে পারি না তোরে পেলে এই জমানার কিছু আর চাই না আমার মতো এমন ভালোবাসবে আর কে পাগলেই মনটা রে তোর কাছে নিয়ে চলারে রে বোকাই মনটা রে কি করে বোঝাই বলার ভাসিয়ে দিলাম আমারই প্রেমের খেয়া তুই যে আমার কত আপন তোর নামে ভাসিয়ে দিলাম আমারই প্রেমের খেয়া তুই যে আমার কত আপন আমার মতো এমন ভালোবাসবে আর কে পাগলেই মনটা রে তোর কাছে নিয়ে চল না রে বোকাই মনটা রে কি করে বোঝাই বল না রে হৃদয়ে রাখবো ধরে পরাণে পরাণ জানুক সবে তুই আমার কলিজা আখ্যান হৃদয়ে রাখবো ধরে পরাণে পরাণ জানুক সবে তুই আমার কলিজার আখ্যান তোরে ছাড়া আমি আমায় ভাবতে পারি না তোরে পেলে এই জমানার কিছু আর চাই না আমার মতো এমন ভালো বাজবে আর কে পাগলেই মনটা রে তোর কাছে নিয়ে চল না রে বোকাই মনটা রে কি করে বোঝাই বল না ছাটিন কর এইভাবে যায় নাকি পরীক্ষা দিতে যেতেছিস না পিছন দিয়ে টান টান করে কর আর শোন প্রশ্ন যখন দিব না একদম ঠান্ডা মাথায় প্রশ্নগুলো আগে বুঝবি তারপর একদম ভালো সুন্দর লেখা লিখবি আর আস্তে আস্তে লিখবি তোর লেখা একদম বোঝা যায় না নে ধর যা আবা তো স্যান্ডেলটা খোল দেখি ওই মার খাসিস কখনো আমার স্যান্ডেলটা তুই কি করবি যা পরীক্ষা দিতে যা আম্মা দেখো আপা স্যান্ডেল খোলে না আচ্ছা খোল না সালাম দেবো লজ্জা পাইছে আই স্যার আমার সন্দেহ লাগবে না শোন সুন্দর মতো পরীক্ষা দিবি মেলা বড় লোক হবি একশোতে একশো নিয়ে আবি কথা বোঝা গেছে হুম মার খেজুত কখনো আর পরীক্ষাটা ভালো মতো দিও ফাজিল হইতেছে আম্মা দিনে দিনে যাও আম্মা আমি গেলাম আসো মা আল্লাহ হালো যাও হ্যালো আম্মা ও বাজান তুমি ঈদে আইবা না আম্মা দেখি কাজের তো অনেক চাপ টাকা পাইছো তুমি হ পাইছি তুই আলে আর টাকাটা দিলি না দিমু আম্মা ওই হাতের টাকা পয়সা পাই নাই তো দেখি কাল পরশুর মধ্যে পাই যাবো বাজান তুই যে কাঁঠাল গাছটা লাগাইছিলি ওইটাতে প্রথম ফল আইছে আমি কাউরে খাইতে দিই নাই বাজান পাললেক marais আসসালামু আলাইকুম দেখেছম আসসালামু আলাইকুম জেম্মা জেম্মা হ্যালো মার খাইছিস কহন না জিনা কিন্তু খাইতে চাই শোনেন না আজ আমি আমার জমানো টাকাগুলো গুনছি আর অল্প কিছু টাকা হইলেই বাসায় ফ্রিজটা আনতে পারি আমার ঠান্ডা পানি খাওয়ানোর শখটা পূরণ হইল বোন টাকা পাঠাইতে পারি নাই তার মধ্যে আবার আম্মা বাড়ি যেতে কয় তো যান না দিতে বাড়ি যাবেন না আপনি ঘুরতে গেলে তো এরা খুশি হবে আপনারা দেখুন আরে না হাত একদম খালি মানে কেমনে যে কি করবো বুঝতেছি না কিচ্ছু ভালো লাগতেছে না একদম আচ্ছা শুনেন আপনি রাতে আমার লগে একটু দেখা করেন আচ্ছা ঠিক আছে পাগলে মনটা মন ভালো আছে গো খাই মনটা তুমি আইছ না শক্তি কই দেব কাজ দিয়ে চলারে এর দা 6000 টাকা আছে এটা আপরে পাঠাই এই টাকা তুমি আমার দিতেছো কেন এটা না তোমার ফ্রিজ কেনার টাকা আরে রাহেন ফ্রিজ ফ্রিজ একটা ফ্রিজের সাথে একজন মানুষের মুখের হাসির দাম বেশি এই টাকাটা আফারে দিন আপা আপনার অনেক দোয়া দিব আমি পারম না এই টাকা তুমি চুপ থাকেন এত পর ভাবেন কেন আমার রাহেন আবার ফাটাই দিন আর এখন কোনো কথা শুনতে চাই না গাড়িটা স্টার্ট দেন আমার মনে নামায় দেন কি করলাম স্টার দেন ফলন করলাম না আল্লাহ তোমার ভালো রাখো তোমার সব ইচ্ছা পূরণ করুক ভাই ভাই ভাই আমার খুব বিপদ ভাই আমার একটু সাহায্য করেন না ভাই সাহায্য করেন ভাই আমার মারা মরে গেছে আমার মা আমার ছাড়া কেউ নাই মরে গেছে এখন আমি কি করতে পারি ভাই আমার একটু আমার গ্রামের বাড়িতে পৌঁছায় দেন না ভাই ভাই দেখো আমার নিজের বিপদ অনেক বেশি আসারও এগুলো এগুলো করো না ভাই তুমি অন্য জায়গায় যাও ভাই একটু বসে ভাই আপনার পায়ে না অন্য জায়গায় যাও আমার নিজের বিপদ ভাই আমি তোমার কি রক্ষা করব তুমি যাও আমার রক্ষা আল্লাহ যাও যাও যাও ভাই আপনি আমার আরে বুঝে দেন ভাই ভাই সাহায্য করেন আরে কি শুরু করো সাহায্য করেন ভাই তুমি অন্য জায়গায় যাও আমি আমি দেখতে অন্য দিকে যাও অন্য দিকে যাও ভাই সাহায্য অন্য দিকে যাও ভাই অন্য দিকে বাড়ি যাবি না মার কবর দিবি না কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই কেমন যাবো আমার কাছে আছে তুই আমার মাফ করে দিস কুসুম না পারলাম মায়ের টাকা পাঠাইতে না পারলাম বোয়েন্দ্রে রে তোর টাকা গোলা দিয়ে আর একজন অসহায় বাচ্চার উপকার করছি যারে আমি চিনিও না আল্লাহ দিলে আমাদের জীবনে ঈদ অনেক আসবো তখন নয় স্বপ্নগুলা নতুন করে আবার পূরণ করমু আমার মাফ করে দিস কুসুম পরিবারের ঈদে ওরা দুজনে কারোর স্বপ্নই পূরণ করতে পারেনি কুসুম তার ফ্রিজ কেনার টাকা হাসানের বোনকে দিয়েছে হাসান সেই টাকা দিয়ে অসহায় এক ছেলের মায়ের দাফন কার্যে সহায়তা করেছে তারপরও ওদের কোনো দুঃখ নেই কারণ ত্যাগের মাধ্যমেই অর্জিত হয় সুখ সহমর্মিতা মনুষ্যত্ব বিকশিত হয় এভাবেই বেঁচে থাকুক আমাদের স্বপ্ন দেখা মানুষগুলো হয়তো একদিন তাদের স্বপ্নগুলো ডানা মেলে উড়বে নীল আকাশে পাগলেই মনটা রে তোর কাছে নিয়ে চল রে বোকাই মনটা রে কি করে বোঝাই বল না রে হৃদয়ে রাখবো ধরে পরাণে পরাণ জানুক সবে তুই আমার কলিজার আখ্যান হৃদয়ে রাখবো ধরে পরাণে পরাণ জানুক সবে তুই আমার জারাত খান তোরে ছাড়া আমি আমায় ভাবতে পারি না তোরে পেলে এই জমানার কিছু আর চাই না আমার মতো এমন ভালোবাসবে আর কে পাগলেই মন রে তোর কাছে নিয়ে চল না রে মনটারে মনটা কি করে বোঝাই